হ্যালো আসসালামু আলাইকুম এই জায়গাটা হইল আমাদের মানে আমরা যেই জায়গায় আছি আবার এই তো আমাদের আনিস তো আনিস কি অবস্থা এই আচ্ছা আমরা আছি এখন আবাতে আবা হিল সিটি তো এটা হলো আমাদের ওই অফিসের সামনের যেই প্লেসটা সেই প্লেসটা একটু নাইস ভিউ মানে ফুল আবার যেই শহরটা সেই শহরটা এই জায়গা থেকে ফুল ভিউ নেওয়া যায় আর কি মোটামুটিভাবে এই পাহাড়টার উপর থেকে এই যে ডাল দিয়া গাড়ি যাচ্ছে আর এটা হলো একটা স্টেডিয়াম তো মোটামুটি এখানে একটা মানে খুব ভালো একটা ট্রাভেল সৌদি মানে সৌদির ভিতরে সবচেয়ে ভালো একটা ট্রাভেলিং এরিয়া এটা ঠিক আছে এখানে মোটামুটি বছরের আট মাসই ঠান্ডা থাকে আট মাসে মোটামুটি ঠান্ডা থাকে তো সৌদিতে যখন গরম পড়ে তখন সৌদির যত রিয়াদ দাম্মাম ওদিক থেকে লোকের আসে এটা হইল আপনার সরকারি অফিস অফিসটা হিউম্যান রাইটস কমিশনের অফিস হ্যাঁ এটা সৌদি একটা সরকার থেকেই মানে হিউম্যান রাইটসটা এটা কন্ট্রোল করে সৌদির কথা করতেছে আমরা একেবারে পাহাড়ের চূড়ায় এই অবস্থা এই অফিসের অবস্থা আর এই পাহাড় থেকে এই ডালু ডালু দিয়ে আমরা নিচের দিকে যাচ্ছি এই সামনে এই যে গাড়ি মানে পুরো খাড়া হয়ে উঠতেছে গাড়ি আমার সাথে আনিস আছে আর আমাদের অফিসে যে ওই যে লাল যে বিল্ডিংটা মিডলে মাঠে পড়ে এটা আমাদের অফিস এটা সরকারি একটা এগ্রিকালচার অফিস এটা হলো অবস্থা একেবারে খাড়া পাহাড় পাহাড়ের রাস্তা আর কি যেটা বলে মানে একেবারে খাড়া কোনো বাঁকা টাকা নেই ডিরেক্টলি খাড়া পাহাড় তো এই হইল পাহাড় এখন একটু ভিতর দিয়ে যাবো আর কি আরেকটা রাস্তায় ঢুকছি তো এইটা হইলো এখানে মোটামুটি জমিদার বাড়ি বলা যায় এই যে গাড়ি পাহাড়ের এক রাস্তা সাইডে কোনো রকম সামনে জায়গা আছে ওই জায়গায় গাড়ি পার্কিং করে রাখছে আমরা পুরো খাড়া রাস্তা দিয়ে নিচের দিকে নামতেছি মানে এখান থেকে কেউ যদি পড়ে যায় তাহলে একবার ঘুরিতে ঘুরিতে মাথায় চলে যাবে এই জায়গাতে আমরা নামতেছি তো এখানে যেই পরিমাণ বাড়িঘর আছে তুলনামূলকভাবে মানুষ কম থাকে এই জায়গায় ঠিক আছে একটা গাড়ি প্রত্যেকের বাড়ির সামনে মানুষ নাই গাড়ি একটা করে আছে এই অবস্থা প্রতি বাড়িতে দুইটা তিনটা করে বাড়ি গাড়ি আছে এই যে একটা নতুন বাড়ি হয়েছে এই বাড়িটা মোটামুটি ডুপ্লেক্স বাড়ি তবে তিনটা ফ্ল্যাট একসাথে অ্যাডজাস্ট করে আর কি তিনটা প্লট আর কি এই হলো অবস্থা এটা ওই পাহাড় থেকে নাইমা আমরা যে নিচে আসছি এই আমাদের অফিসের সামনে এসে পড়ছি এই তো মেন রোড আমরা ঘুরে আসছি এই সামনে আমাদের অফিস তো গাইস দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আবার পরবর্তী আবার কোনো একটা ব্লগে দেখা হবে তো সুন্দর কোনো ভিউ সুন্দর কোনো প্লেস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সবাই চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেন